দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ঘোষণা ইরান বলল বল এখন আমেরিকার কোর্টে বাংলাদেশে কঠোর লকডাউনের প্রথম দিনে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সেতুমন্ত্রী বললেন সুরক্ষার অনিবার্য প্রয়োজনেই লকডাউন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের তার বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ এবং পাকিস্তান আর আমেরিকার ধোকায় পড়বে না বলে ইমরান খানের অঙ্গীকার কোনো আঞ্চলিক উত্তেজনায়ও আমেরিকার শরিক হবে না ইসলামাবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী বিয়েনায় গত এপ্রিল থেকে চলমান সংলাপের প্রতি সমর্থন ঘোষণা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দু সালে স্বাক্ষরিত এই সমঝোতা আবার পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে যে প্রতিবেদন পাঠিয়েছিলেন তার উপর আলোচনা করে এই সমর্থন ঘোষণা করা হয়েছে বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় গুতেরেস পরমাণু সমঝোতা সম্পর্কে নিরাপত্তা পরিষদকে যে প্রতিবেদন দেন তার বিষয়বস্তু মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত হয় তাতে তিনি পরমাণু সমঝোতা মেনে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান নিরাপত্তা পরিষদে বুধবারের বৈঠকে গুতেরেসের ওই আহ্বানের পুনরাবৃত্তি করেন জাতিসংঘের উপ মহাসচিব রোজেমারি ডিকার্লো এদিকে ইরান বলেছে আমেরিকা সহ অন্য কোন দেশ যখন পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি তখন এই সমঝোতা রক্ষা করতে তেহরানকে অনেক ক্ষতির শিকার হতে হয়েছে কাজেই এখন এই সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানসি বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি বলেন পরমাণু সমঝোতা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ইরান সবসময় সময় সদিচ্ছার পরিচয় দিয়েছে কিন্তু আমেরিকা তিন বছরেরও বেশি সময় আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে এবং ইউরোপীয় দেশগুলিও এই প্রস্তাব বাস্তবায়ন করতে পারেনি কাজেই এখন কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকেই এই সমঝোতা পুনরুজ্জীবনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাশিয়া বলেছে ইরানের ব্যাপারে নয়া মার্কিন প্রশাসনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি এখনও ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে জো বাইডেন প্রশাসন বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে কথা বলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেজেলি নেবেনজিয়া তিনি বলেন দুঃখজনকভাবে সাবেক মার্কিন প্রশাসনের ইরান সংক্রান্ত নীতি পুনর্মূল্যায়নের কোনো প্রচেষ্টা আমরা বর্তমান মার্কিন প্রশাসনে দেখছি না প্রকৃতপক্ষে আমেরিকা ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করছে তারও কোনো ভিত্তি নেই এ সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তা অনুমান ও কল্পনা নির্ভর এসব কথার কোনোটাই বাস্তবসম্মত নয় এবং জাতিসংঘ মহাসচিবও তা স্বীকার করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ লুজমা দেশের বিচার বিচার বিভাগের উপপ্রধান গোলাম হোসেন মহসিনী এজেইকে বিচার বিভাগের প্রধান পদে নিয়োগ দিয়েছেন আজাক ফরমানের সর্বোচ্চ নেতা এই নিয়োগ দেন বিচার বিভাগের বিদায়ী প্রধান আয়তুল্লাহ ইব্রাহিম রাইসি গত আঠারো জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন মহসেনী এজেইকে লেখা ফরমানে আয়াতুল্লাহ লুজনা খামেনি আরও বলেছেন আইন ও বিচার কাজে আপনার মূল্যবান অভিজ্ঞতা দক্ষতা ও গভীর জ্ঞানের কথা বিবেচনা করে সংবিধানের একশো সাতান্ন ধারা অনুযায়ী আপনাকে আমি বিচার বিভাগ বিভাগের প্রধান পদে নিয়োগ দিলাম হুজাতুল ইসলাম মহসিনী এজেই বিচার বিভাগের উপপ্রধানের আগে প্রায় সাত বছর ইরানের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদের শাসনামলে ইরানের গোয়েন্দা মন্ত্রী ছিলেন বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে আজ এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল চোদ্দ হাজার ছয়শো ছেচল্লিশ জনে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার তিনশো একজন বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান দেশ জুড়ে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ এবং মৃত্যু অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক একশো ছত্রিশ জন মারা গেছেন এদের মধ্যে দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে মারা গেছেন ছিয়ানব্বই জন জেলাওয়ারি হিসেবে সবচেয়ে বেশি মারা গেছেন নতুন হটস্পট টাঙ্গাইলে ষোলো জন এ জেলায় পাওয়া গেছে সর্বোচ্চ শনাক্তের হার চল্লিশ দশমিক নয় দুই শতাংশ হাসপাতালের শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী এবং এবং হাসপাতাল কর্তৃপক্ষ তবে ভয়াবহ পরিস্থিতি রাজশাহী বিভাগে গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বাইশ জনের মৃত্যু হয়েছে ওদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা এবং অক্সিজেনের সংকট এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা এদিকে খুলনা বিভাগে চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুষ্টিয়ায় সাতজন যশোরে সাতজন খুলনায় চারজন ঝিনাইদহে চারজন সাতক্ষীরায় চারজন মেহেরপুরে তিনজন নড়াইলে তিনজন চুয়াডাঙ্গায় দুজন এবং বাগেরহাটে একজন মারা গেছেন খুলনা বিভাগে গত চব্বিশ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার দুশো পঁয়তাল্লিশ জন এর আগে খুলনা বিভাগে একদিনে করোনায় সর্বোচ্চ তেত্রিশ জনের মৃত্যু হয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমাদের জীবনের সুরক্ষার জন্য অনিবার্য প্রয়োজনেই এই লকডাউন লকডাউনের সাময়িক অসুবিধা মেনে নিন কারণ করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় শেখ হাসিনা সরকার বিশেষ বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে আজ নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন সেতুমন্ত্রী বলেন গত কয়েকদিনে করোনায় ধারাবাহিকভাবে শতাধিক মৃত্যু এবং উচ্চমাত্রায় সংক্রমণ ভয়ানক অবস্থার ইঙ্গিত দিচ্ছে এমন অবস্থায় সচেতনতা ও সতর্কতার সর্বোচ্চ ডিগ্রি অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প নেই তিনি বলেন লকডাউনে অনেক অসহায় ও খেটে খাওয়া মানুষ সংকটে পড়েছে কিন্তু সরকার এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কোনো অসহায় মানুষ যাতে কষ্ট না পায় না খেয়ে চেয়ে থাকে সেজন্য শেখ হাসিনা সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ বৃহস্পতিবার তৃণমূল নেতা ও রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এমপি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন রাজ্যপাল উস্কান হয়রানিমূলক কাজকর্ম করছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এমপি মন্তব্য করেন অমান্য করে কুচবিহারে গেছেন আরো বিভিন্ন জায়গায় গেছেন উস্কানিমূলক কার্যকলাপ করছেন আমরা আবারও বলছি পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন হরেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে আজ পর্যন্ত যতজন রাজ্যপাল হয়েছেন এরকম টেন্টেড বা যার বিরুদ্ধে এত করাপশনের অভিযোগ রয়েছে এরকম কোন অভিযুক্ত লোককে রাজ্যপাল নিয়োগ করা আমরা আবারও দাবি করছি এইরকম টেন্টেড গভর্নরকে আমাদের রাজ্যে রাখবেন না দয়া করে অবিলম্বে ওদেরকে ওকে বরখাস্ত করুন অন্যথায় আমরা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব এবং সংসদে ও লোকসভায় রাজ্যসভায় যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রাজ্যপালকে নিয়ে যে ধরনের আলোচনার অবকাশ আছে আমরা সেই সংসদীয় ব্যবস্থাও গ্রহণ করব পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধোকায় পড়বে না এবং কোনো যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার হবে না একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি আরও বলেন ইসলামাবাদ কোনো যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না ইমরান খান সেদেশের অতীত সরকারগুলোর সমালোচনা করে আরও বলেন পাকিস্তানের আগের সরকারগুলো সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের সাহস দেখাতে পারেনি তারা প্রতিনিয়ত জনগণকে মিথ্যা বলেছে কিন্তু যে জাতি নিজেদেরকে সম্মান করতে জানে না সে জাতি কখনো বিশ্বের কাছ থেকে সম্মান পায় না আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ওয়াশিংটন আফগানিস্তানে বিশ বছরের যুদ্ধে পরাজিত হয়েছে হোয়াইট হাউস তাদের এই পরাজয়ের দায় পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করেছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না আফগানিস্তানের সামরিক বাহিনীর অভিযানে চার শতাধিক তালেবান হতাহত হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন প্রদেশে তালেবান বিরোধী হামলা চালায় নানগারহার পাক্তিকা লোগার গজনি ওর্দা কান্দাহার হেরাত বাল্ক জুজান হেলমান তোখার বাদাকশান কান্দুজ বাগলান এবং কাপিসা প্রদেশে চালানো অভিযানে দুইশো আটান্ন তালেবান নিহত এবং একশো বিয়াল্লিশ তালেবান আহত হয়েছে অবশ্য তালেবানরা এই পরিসংখ্যান গ্রহণ করেনি এদিকে তালেবান বাহিনীর শীর্ষ কমান্ডার ইজাতুল্লাহ আনাস কাফিজা প্রদেশের ইলাহ সাই শহরে আফগান সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে পাকতিকা প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন অজ্ঞাত সশস্ত্র কিছু লোক আর্গন উপসহরের একটি সেতু বোমার সাহায্যে ধ্বংস করে দিয়েছে সেতু ধ্বংসের ঘটনায় ওই সড়কে যান চলাচল এখন বন্ধ রয়েছে সৌদি আরবের কারাগারে অমানবিক নির্যাতনের কারণে হেঁটে চলার শক্তি হারিয়েছেন সেদেশের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েব নির্যাতনের পর তাকে ব্যথা নাশক ওষুধ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে মোহাম্মদ বিন নায়েব দু সালের জানুয়ারি থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর রাজা সালমান বিন আব্দুল আজিজ এক ফরমান মানে তাকে ক্ষমতাচ্যুত করে নিজের ছেলেকে ওই আসনে বসান দু সালের পাঁচ মার্চ মোহাম্মদ বিন নায়েবকে তার চাচা আহমাদ বিন আব্দুল আজিজের সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় মার্কিন টিভি চ্যানেল এনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে মোহাম্মদ বিন নায়েবকে আটকে রেখে এতটাই নির্যাতন করা হয়েছে যে তিনি এখন কোনো কিছুর সাহায্য ছাড়া হাঁটতে পারেন না মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীনের বিরুদ্ধে মস্তান পাকিস্তানের যুগের পরিসমাপ্তি ঘটেছে যারাই চীনের উপর দমন পীড়নের চেষ্টা করবে তারাই ভয়াবহ পরিণতির মুখে পড়বে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি আজ কথা বলেন শি জিনপিং আরও বলেন কোন বিদেশি অপশক্তি চীনের অগ্রযাত্রাকে থামানোর চেষ্টা করলে তাদের মাথা নিচু করে দেওয়া হবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপি এর শতবর্ষ পূর্তির অনুষ্ঠান আজ বিশাল পরিসরে আয়োজন করে চীন তিয়ানানমেন স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ মাঝ আকাশে হেলিকপ্টার এবং প্লেন থেকে নানা রং বেরঙের আলপনা আঁকা হয় একটা পর্যায়ে বিমানগুলো আকাশে এমনভাবে উঠতে থাকে যে দেখে মনে হচ্ছিল আকাশে একশো সংখ্যাটি ভাসছে